স্বর্ণালঙ্কারে ঝলমল করা একটা জগৎ আছে অন্যদিকে ধূসর জগৎ যেখানে অন্ধকারে ছোট্ট একটা ঘরে স্বর্ণকার দিন রাত কাজ করে একঘেয়ে একটানা অক্লান্ত পরিশ্রম ওই ছোট্ট ঘরই স্বর্ণশিল্পীর কর্মভূমি একাকিত্ব তাদের সঙ্গী পরিবার থেকে দূরে তাদের জীবন কেটে যায় অভাবে অনটনে আমরা সবাই জানি যে আমাদের গয়না শিল্প আমাদের স্বর্ণ শিল্প বিশ্ববিখ্যাত এবং এই শিল্পের যারা কারিগর যাদেরকে আমরা স্বর্ণশিল্পী বলি স্বর্ণ কারিগর বলি স্বর্ণকার বলি তাদের সংখ্যা প্রায় পঞ্চাশ লাখেরও বেশি যারা নিখুঁতভাবে এবং ভীষণ কি সুন্দর সুন্দর তারা আই মিন সোনার কাজকর্ম বা অলঙ্কার তৈরি করে আর কি সারা পৃথিবীতে তার জন্য আমাদের বাংলার স্বর্ণশিল্পীরা বিখ্যাত আর কি গয়নার সাথে আমাদের কালচারের অনেক পুরনো সম্পর্ক আমাদের ঐতিহ্যের অনেক অনেক পুরনো সম্পর্ক প্রত্যেক স্বর্ণশিল্পী যারা আছেন তারা আসলে অনেক বড় ক্রিয়েটর মানে অনেক বড় কিছু সৃষ্টি করে তারা মানে তারা সৃষ্টি করে সৌন্দর্য তারা সৃষ্টি করে ঐতিহ্য এবং তারা সৃষ্টি করে তারা তারা সৃষ্টি করে অনেক মানুষের ভেতরের ভালোবাসা তাদের জন্যই আমরা সেজে গুজে আমরা আমাদের ঐতিহ্য বজায় রেখে আমরা কিন্তু বেরোতে পারি কিন্তু আজকে যে সময়টা আমাদের পৃথিবীতে চলছে সেই সময়টা সত্যি খুব খারাপ আমি শুধু এটুকুই বলার যে আমরা তাদেরকে যেন ভুলে না যাই এই সিচুয়েশনে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে স্বর্ণশিল্পীরা যারা আছে তারা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের কিভাবে চলছে আমরা সত্যি জানি না কেউ তাদের কথা ভাবে না শুধু বর্তমানই নয় তাদের ভবিষ্যতও অনিশ্চয়তার শিকার ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস তাদেরকে হেল্প করার জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সর্বভারতীয় স্তরে করোনা রিলিফ কারিগর নামে একটি গ্রুপ করেছিলাম এবং যার মাধ্যমে আমরা তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি সর্বভারতীয় স্তরে কোটি কোটি টাকা ব্যয় করেছি আমরা সর্বভারতীয় সব লোকাল অ্যাসোসিয়েশন এবং নানান সংস্থা থেকে কিন্তু সেটাই আমাদের শেষ কাজ ছিল না তারপরে আমরা তাদেরকে বাড়ি ফেরানোর জন্য চেষ্টা করেছি হাজার হাজার বাসে এবং শতাধিক ট্রেনেতে লক্ষ লক্ষ সৈন্যকার পশ্চিমবঙ্গে ফিরেছে রাত ফুরলে ভোর হবেই তাদের জীবনেও ফুটবে আশার আলো আমি শুনে খুব খুশি হয়েছি বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছে এই উদ্যোগের পাশে যেরকম এই সংস্থা এসে পাশে দাঁড়িয়েছে আমরা পাশে এসে দাঁড়িয়েছি এই স্বর্ণশিল্পীদের সেরকমভাবে আমি বলতে চাই যে আস্থা হারাবেন না আমরা আছি আপনাদের পাশে সমস্ত কিছু যখন ঠিক হয়ে যাবে তখন আমি আশা করব যে আবার আমরা সবাই সেই সুন্দর গয়না সেই স্বর্ণশিল্প আমরা ফিরে পাবো এবং এই কঠিন পরিস্থিতিতে আমি শুধু আপনাদেরকে বলবো যে please be strong please be positive এবং এই সময়টাও পেরিয়ে যাবে আমাদের দেখবেন ভালো সময় খুব শিগগিরই চলে আসবে এবং আমার মনে হয় আপনারা সবাই এই স্বর্ণশিল্পীদের পাশে থাকবেন এবং তাদেরকে নানা রকমভাবে যে কোনোভাবে আপনারা নানা রকমভাবে তাদেরকে হেল্প করুন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে খুব শিগগিরই এই বিপদ থেকে আমরা মুক্ত হই আমি এই উদ্যোগের পাশে আছি আপনারাও থাকুন যারা সোনার গয়না বানান সেই সমস্ত শিল্পীদের জন্য আমাদের প্রার্থনা আমাদের দোয়া আমাদের শুভেচ্ছা কাল পর্যন্ত যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জুয়েলারি গহনা তৈরি করত এবং তাদের গহনা বিশ্ববিখ্যাত হতো আজকে তারা খেত মজুরে কিংবা দিন মজুরে কিংবা জব কার্ডের কাজ করছে আমরা কখনোই এরকম দিন ভাবিনি কিংবা আমাদের স্বর্ণশিল্পীরা কখনোই এরকম একটা দিন আসবে ভাবেনি বেঁচে থাকার লড়াই চলছে চলবে জয় আসবেই জীবন যুদ্ধে তারা জয়ী হবেই